চিকেনটা দিয়ে দেবো এখানে আমি প্রায় সাড়ে ছশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা দিয়ে চিকেনটা আমি এখানে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে চিকেনটাকে হাই ফ্লেমে ভাজার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা প্রায় পাঁচ টেবিল চামচ হলুদ দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ এবার চিকেনটাকে দশ মিনিট ধরে কষাবো হাই ফ্লেমে চিকেনটা কষাতে কষাতে কিন্তু চিকেন থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই প্রায় তিন থেকে চার টেবিল চামচ টক দইটা দিয়েও কিন্তু আমি এভাবেই পাঁচ থেকে ছ মিনিট আবারও কষিয়ে নেবো চিকেনটা মাঝে মধ্যে নিচ থেকে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আবারও কষানোর পর এবার আমি অ্যাড করছি নুন নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এই চিকেনটা কিন্তু পুরোপুরি জল ছাড়াই রান্না হবে কোনো রকম কিন্তু জল ইউজ করা যাবে না এবার দিচ্ছি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো চিকেনটা অলমোস্ট কিন্তু হয়েই এসেছে আর জাস্ট এটাকে দুই থেকে তিন মিনিট মতো কষাবো আমাদের চিকেন কষা কিন্তু একদম রেডি এটাকে জাস্ট নামাবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমার স্টাইলে তোমাদের চিকেন কষা কেমন লাগলো অবশ্যই লিখে জানিয়ে কমেন্ট সেকশানে দেখা হবে নেক্সট ভিডিওতে